আসসালামু আলাইকুম বন্ধুরা যে ভিডিও থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কী কারণ আজকের ভিডিওটির মূলত উদ্দেশ্য হচ্ছে যে যারা ফাইবার নিয়ে একটু চিন্তা করছেন যে ফাইবার কী জিনিস ফাইবার কী করা যায় ফাইবার কী কী কী কী শেখা যায় কী করা যায় তো ফাইবার জিনিসটা কী এই জিনিসটাকে আপনাদেরকে একটু বিস্তারিত বলার জন্য আজকে ভিডিওটি বানানো হয়েছে তো এই যে ফাইবার ফাইবার হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি বায়ার এবং সেলার বায়ার বলতে গেলে যারা হচ্ছে খরিদ্দার আপনার ক্লায়েন্ট আর যারা হচ্ছে সেলার তারা হচ্ছে এক কথায় যারা বিভিন্ন রকমের দক্ষতা আছে আপনার বিভিন্ন রকমের কাজ জানেন তো এখানে আপনি যে ফিজিক্যালি যে কাজগুলো করেন সেই কাজগুলো নয় এখানকার কাজগুলো হচ্ছে মূলত যেমন ডাটা এন্ট্রি গ্রাফিক্স ডিজাইন বা আপনার ভিডিও এডিটিং ইউটিউব চ্যানেল তৈরি করা লোক তৈরি করা বা আপনি কোনো এডিটিং জানেন মিউজিক জানেন বা আপনি কোড কোডিং করতে পারেন ওয়েবসাইট তৈরি করতে পারেন বা সফটওয়্যার বানাতে পারেন এই রকম ধরনের অনলাইন মার্কেটিং করতে পারেন মানুষের কাছে আপনার যে প্রোডাক্টগুলো আপনার হয়তো কোনো একটা ফটো ভিডিও দেওয়া হলো সেটাকে লোকের কাছে পৌঁছে দিলেন হাজার হাজার মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে এই রকম ধরনের কাজগুলো আপনি করে আপনি একটা ভালো মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন এই প্ল্যাটফর্ম থেকে একটা বায়ার আপনাকে দশ ডলার একটা কাজ দিল দশ ডলার মানে হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ পঞ্চাশ টাকা সাড়ে সাতশো টাকা তো এই সাড়ে সাতশো টাকা আমাদের এখানে একদিনের রোজগার কিন্তু বাইরে তাদের একটা চা খাবার পয়সা তারা একটা চা খাবার পয়সা দিয়ে আপনাকে কাজটা করিয়ে নিল কিন্তু আপনার কাছে কিন্তু সেই মূল্যটা অনেক সাড়ে সাতশো টাকা এটা দশ ডলার কাজ হয়তো আপনি দশ মিনিট বা আধ ঘন্টার মধ্যে আপনি করে দিলেন তার কাজটা সমাধান হয়ে গেল আপনি পয়সাটা পেয়ে যাবেন এখানে পয়সা কীভাবে আসবে তার জন্য যে অ্যাকাউন্টগুলো বানাবেন আপনি সর্বপ্রথম এখানে একটা প্রোফাইল বানাবেন এই প্রোফাইলটা বানিয়ে যে আমার এখানে একটা প্রোফাইল বানানো আছে ওই যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলটা দেখে আপনি বুঝতে পারবেন মোটামুটি একটু আইডিয়া আইডিয়া দেওয়ার জন্য আপনার প্রোফাইলটা আমি দেখাচ্ছি জি প্রোফাইলটা যেভাবে দেওয়া আছে আপনি সর্বপ্রথমে যে আপনি কী কাজ করবেন সেই কাজটা সম্বন্ধে আপনি এখানে লিখবেন যেমন আমি ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং সম্বন্ধে আমার লেখা আছে আপনি যে কাজ জানেন এখানে বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে বিভিন্ন রকমের কাজ আছে আচ্ছা আগে ক্যাটাগরিটা আপনাদের দেখাই এখানে কী কী ক্যাটাগরির কাজ পড়ে দেখুন যদি আপনি গ্রাফিক্স ডিজাইন করতে পারেন আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারেন আপনার যদি রাইটিং স্কিল থাকে বা আপনি ভিডিও বানাতে পারেন ভিডিও অ্যানিমেশন করতে পারেন তারপর আপনি মিউজিক বাজাতে পারেন বা অডিও বাজাতে পারেন বা আপনি কোডিং জানেন প্রোগ্রামিং করতে জানেন আপনি সফটওয়্যার বানাতে জানেন বা সফটওয়্যার ডেভেলপ করতে পারেন এই রকম ধরনের আপনার বিভিন্ন ধরনের কাজ সেই কাজগুলো আপনি এখানে করতে পারবেন তো এসব কাজগুলো আর আর একটু দেখিয়ে দিই যেমন দেখেন ডাটা এন্ট্রি কাজ ডাটা এন্ট্রি অনেকে যারা কম্পিউটার মোটামুটি জানে তারা ডাটা এন্ট্রি কাজ করতে পারে এসিও করা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে কাজ এসব কাজগুলো জানেন এবার অনেকজন কি করে যারা এসব কাজগুলো জানেন তারা হচ্ছে সেলার তারা এই কাজগুলো সার্ভিসগুলো দেবেন মানুষদেরকে তাদের ক্লায়েন্টদেরকে এবার ক্লায়েন্টগুলো যারা যারা হচ্ছে ক্লায়েন্ট তারা হচ্ছে বায়ার তো যারা বায়ার তারা আপনার কাজগুলোকে হায়ার করবে যেমন সাধারণত আমরা যদি কোনো কাজ জানি ফিজিক্যালি যে কাজগুলো করে থাকি যেমন রাজমিস্ত্রি হোক বা হোটেলের ওয়ার্কার হোক বা ক্ষেত মজুরের কাজ হোক সেগুলো করার জন্য যারা ক্লায়েন্ট তারা কী করে তারা ফিজিক্যালি কোনো একটা মোড়ে এসে আপনাকে হায়ার করে নিয়ে যায় এবং হায়ার করে নিয়ে যাওয়ার পরে আপনাকে সেই কাজটা করে এবং তার বিনিময়ে কাজ শেষে পয়সা পায় রকমই এইখানেও আপনার যে কাজগুলো সেগুলো এইখানে আপনার প্রোফাইলটা সুন্দরভাবে বানাবেন প্রোফাইলটা এবার আসি আপনার প্রোফাইলে প্রোফাইলটা দেখা দেখাই এবং প্রোফাইল সম্বন্ধে বলি তাহলে একটু নলেজটা আসবে ভালো হুম এই যে এই যে প্রোফাইলটা আমার আছে এখানে তো আপনি সর্বপ্রথম যে আপনি যে কাজটা করবেন যে কাজটা আপনি জানেন হয়তো আপনি গ্রাফিক্স ডিজাইন জানেন বা ওয়েবসাইট বানাতে জানেন বা কোডিং করতে জানেন কোডিং নলেজ আছে সিএসএস জ্যাভা বা আপনার এইচ এম এল যে ল্যাঙ্গুয়েজ যা কিছু আপনি জানেন সেইগুলো দিয়ে আপনি যে কাজগুলো করবেন সেটা সর্বপ্রথম আপনি এখানে লিখে দেবেন যে আমি এই কাজগুলো করতে পারি হ্যাঁ তারপর আপনি কোথার থেকে সেটা আপনি লিখে দেবেন হ্যাঁ লেখার পরে আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে একটু ডেসক্রিপশনটা লিখবেন যে আপনি কোথার থেকে কীভাবে কাজটা শিখেছেন কীভাবে কাজটা আপনি কতটুকু সময়ের মধ্যে কীভাবে মানুষের কাছে দিতে পারবেন যেমন আমি মার্কেটিং সম্বন্ধে লিখে ফেসবুক মার্কেটিং সম্বন্ধে লিখেছি আমি ফেসবুক মার্কেটার এখানে আমি যেটা লিখেছি and digital and social media marketing and video editing and more I can complete long time outsourcing institute and uh, attend many practical project. I can promote your product, business or service millions of people. তো অনেক মানুষের কাছে আমি পৌঁছে দেবো এই কথাগুলো আমি এখানে সুন্দরভাবে লিখে দিয়েছি এরকম আপনিও লিখে দিতে পারেন তারপরে আপনার যে ভাষা সেগুলো আপনি অ্যাড করে দেবেন আপনার বেসিক ভাষা ইংলিশ চাই ইংলিশ এখানে অবশ্যই জানা চাই ইংলিশ না জানলে অসুবিধা আছে আমি অত ইংলিশে পাকা নই তবে মোটামুটি একটু লিখতে পড়তে পারি বাস এটুকুই আমার যেটা মাদার টাং নেটিভ যেটা ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে আমার বাংলা হিন্দিও আমি বলতে পারি অবশ্যই হুম তো হিন্দি বলতে পারি লিখতে পারি বুঝতে পারি অসুবিধা নেই এরকম আপনি যেগুলো যেগুলো জানেন সেগুলো লিখে দেবেন এরকমভাবে আপনার প্রোফাইলে প্রোফাইলে লেখার পরে আপনি আপনার যে ইয়েগুলো আছে আপনার যদি কোনো ব্লগ থাকে বা আপনার সোশ্যাল মিডিয়া অন্যান্য প্ল্যাটফর্ম থাকে যেমন টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো আপনি এখানে লিঙ্ক বানিয়ে দেবেন লিঙ্কগুলো করে দেবেন লিঙ্কগুলো করার পরে একটু নিচে আসেন নিচে আসার পরে দেখুন আপনি এই কিওয়ার্ড যে কাজগুলো করে করবেন সেই কিওয়ার্ডগুলো কিন্তু আপনি সুন্দরভাবেই করবেন সোশ্যাল মিডিয়া মার্কেটার তারপর আপনার এই যে Facebook apps social media manager এইরকম ধরনের এসিও e কাজ আপনি যে কাজটা করবেন সে কিওয়ার্ডগুলো সুন্দরভাবে চার পাঁচটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন কোথা থেকে এডুকেশনটা শিখে করেছেন মোটামুটি এখানে তো এডুকেশন করার এমন কিছু নেই এখানে আপনি একটু লিখে দেবেন যে আপনি ডিপ্লোমা করেছেন বা এইসবগুলো করেছেন মোটামুটি একটু লিখে দেবেন আপনার আপনি কতদূর পড়েছেন আপনি মাধ্যমিক পড়েছেন এইট পাস কি আপনি ফাইভ পাস সেগুলো দেখবেন না এখানে আপনার দক্ষতার দিকে এই এডুকেশনটা দেখে না মানুষরা এটা হচ্ছে প্লাস পয়েন্ট প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনার এডুকেশনটা মানুষ দেখে না মানুষ দেখে আপনি কী কী কাজ করতে পারেন এখানে দক্ষতাটাই হচ্ছে দক্ষতাটা মেইন আপনার দক্ষতা থাকলে আপনি কাজ পাবেন তারপরে আপনি স্যাটিসফ্যাকশান এগুলো মোটামুটি লিখে দিয়ে আপনার প্রোফাইলটাকে সম্পূর্ণ করবেন সম্পূর্ণ করার পরে প্রোফাইলটা যখন বানিয়ে যাবে তখন আপনি হ্যাঁ এখন আপনার রাজমিস্ত্রির কাজ করার জন্য যেমন চারশো টাকা এটা ক্ষেত মজুরের কাজ করতে গেলে যেমন তিনশো বা দুশো টাকা হ্যাঁ আপনি মিস্ত্রি হলে আপনার পাঁচশো বা ছয়শো টাকা বা হাজার টাকা যে যেমন ক্যাটাগরির মানুষ তার তেমন একটা রেট আছে তা আপনি যে কাজগুলো করেন আপনার তো একটা আইডিয়া আছে যে এই কাজগুলো এত মিনিট এত ঘন্টা কাজ করবো এবার এই কাজগুলো করার জন্য আমি এত টাকা নেব তো এই সার্ভিসগুলো আপনি কত টাকায় কী সার্ভিস দিবেন সেই সার্ভিসটা সম্বন্ধে যেটাকে আপনি লিখবেন সেটাকে বলা হয় গিগ তো এই গিগগুলো যখন আপনি দেখবেন এই আমার দুটো গিগ এখানে বানানো আছে তো গিগগুলো যেমন আমি লিখে দিচ্ছি শুধু আপনাদেরকে আইডিয়াটা দেওয়ার জন্য আমি এগুলো বলছি আর কিছু না তো এই যে গিগগুলো আমার যে গিগটা মোটামুটি এটা ক্যানভা ডট কম থেকে আমি এটা করেছি এটা বানিয়ে নিয়েছি সুন্দরভাবে একটা মানে অ্যাট্রাকটিভ করার জন্য কী কী করতে পারি এগুলো মোটামুটি একটু লিখে দিয়ে এইবার একটা থামডেলটা বানিয়ে নিয়েছি আর কি তো আমি কত টাকায় কী কী কাজ করবো এখানে মোটামুটি একটু লিখে দিয়েছি দেখুন হুম এই যে বেসিক কাজ করার জন্য আমি পাঁচ ডলার রেখেছি তারপরে স্ট্যান্ডার্ড কাজ করার জন্য আমি বিশ ডলার রেখেছি প্রিমিয়াম কাজ করার জন্য তিরিশ ডলার রেখেছি হ্যাঁ তো এইভাবে আপনি কত টাকায় কী কী কাজটা করে দেবেন এভাবে লিখে দেবেন তারপরে আর হ্যাঁ এই যে গিটটা বানাবেন গিটটাতে আপনি সুন্দরভাবে কী কী কাজ করবেন সে সম্বন্ধে মোটামুটি আপনার প্রোফাইলে যেগুলো লেখা আছে আনুমানিক সেই রকমভাবেই প্রোফাইলে যেমন লেখা আছে সেইভাবে আপনি তার সঙ্গে ম্যাচিং হতে হবে আপনি হয়তো দেখা গেলো যে আপনি আপনি কাজ করতে পারেন টাইলসের আর আপনি লিখে ওখানে টাইলসের প্রোফাইল বানালেন এবং টাইলসের কাজ করতে পারেন এবার আপনি এখানে দেখা গেলো যে আপনি দর্জির কাজ এখানে লিখে দিলেন তাহলে তো হবে না একটু ম্যাচিং থাকতে হবে যেমন আমি ওখানে লিখেছিলাম ফেসবুক মার্কেটার সেম এখানে আমি কী লিখছি যে আমি কী করবো আমার কী ফেসবুক আর digital marketing is a great place for promote any business reach millions of people active people যারা অ্যাক্টিভ থাকে সোশ্যাল মিডিয়া এখন হাতে হাতে মানুষের মোবাইল এখন এই যে সুযোগ মানুষের কাছে হাতে হাতে পৌঁছানো যে আপনার অ্যাডভার্টাইজমেন্ট আপনার প্রোডাক্ট আপনার সার্ভিস মানুষের কাছে পৌঁছানো তো এই এইগুলো আমি সুন্দরভাবে লিখে দিয়েছি কোথা থেকে কীভাবে কাজগুলো কীভাবে করে দেবো মোটামুটি একটু পয়েন্ট টু পয়েন্ট আমি নোট করে এগুলো করে দিয়েছি ঠিক আছে এইভাবে আপনি নোট করে এগুলো করে দেবেন করে দেওয়ার পরে আর একটু নিচে আসবেন নিচে দেখুন আমি মোটামুটি পয়েন্ট টু পয়েন্ট করে আপনি কী করে করব কীভাবে কী করব মোটামুটি করে দিয়েছি ঠিক এমনইভাবে আপনিও আপনার গিকটাকে আপনার যে ব্যানারটাকে সেটাকে আপনি সাজাবেন সাজানোর পরে আপনি পাবলিশ দেবেন তাহলে কী হবে আপনার যত সুন্দর হবে দেখুন যত সুন্দর হবে তত মানুষ অ্যাট্রাক্টিভ হবে প্রথম প্রথম কাজ আপনার সহজে মানুষ দিতে চাইবেন এটা ঠিক কথা প্রথমে আপনাকে মেসেজ দিতে হবে বিভিন্ন যারা সেলার আছে যারা যারা বায়ার আছে অনেক সময় কাজ দেয় হ্যাঁ কাজটা কোথায় দেয় আর কাজটা নিয়ে টাকাটা কীভাবে পাবেন এটাও একটা বিষয় হুম তো এই কাজ এবং টাকাটা এর জন্য আপনাকে এখানে আসতে হবে ড্যাশবোর্ডে চলে আসে হুম বায়ার রিকোয়েস্টগুলো পাওয়ার জন্য আপনি এখানে এসে একবার খোঁজ করে নেবেন দেখে নেবেন যে অ্যাক্টিভ যদি কেউ থাকে কোনো সেলার কোনো বায়ার যদি এখানে থাকে তাহলে আপনি তাকে মেসেজ দেবেন এবং এইভাবে ডেইলি দশটা করে আপনি মেসেজ দিতে পারেন দশটা মেসেজ যদি দেন আপনি নিশ্চয়ই একটা না একটা আপনি ফিডব্যাক পাবেন এইভাবে করে আপনি প্রথম প্রথম কাজ ধরে আপনার যখন র্যাঙ্কিংয়ে চলে যাবে তখন আপনাকে আর মেসেজ করা লাগবে না অটোমেটিকলি আপনার গিয়ে কাজ অটোমেটিকলি আসতে থাকবে তখন আপনার ইনকামটা হাই র্যাঙ্কে যাবে যে কোনো কাজ শুরুতে আপনার অতটা ভালো হয় না আস্তে আস্তে আস্তে আস্তে আপনার গ্রোথ হবে তখন দেখা যাবে মাসে এক লাখ দুই লাখ তিন তিন লাখ টাকা আপনি মাসে অটো ইনকাম করতে পারবেন তো আজকে যে বিষয়টা ছিল যে ফাইবার জিনিসটা কি ফাইবারে কি কাজ করা যায় কি কি হয় তো আশা করি ধারণাটা পেয়েছেন যদি আপনার উপকারে আসে তো একটু সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে আপনার কিভাবে গিক বানানো হবে কিভাবে আপনার প্রোফাইল বানাবেন এগুলো আপনার বিস্তারিত ভিডিও বানাবো এরপরে আপনার ব্লগিং করা বা মার্কেটিং করা বিভিন্ন সম্বন্ধে আপনাদের এই যে টেকনিক্যাল ভিডিওগুলো আমি বানাবো আর এই ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন লাইক আর একটু ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে যাবেন জানাবেন আপনাদের কমেন্টে আপনাদের উৎসাহতে আমি যদি উৎসাহ পাই অবশ্যই ভিডিও আবার পোস্ট করব তো আজকে এই পর্যন্তই খোদা হাফিজ